কোথায় গেছে তুমি কয় যাবার লাগছো এই যে খেত কামলা দিছি কাম করমু আরে একসাথে আবার গেলাম আর তুই যে আছে বের হইছ ছোটবেলার ছাড়লি না না তোরে তো দেখা যাইতেছে সাহেবের মতো ঢাকা শহর থাই সাহেবের মতন লাগবো না তুই হ্যাঁ। <laughs> বালা বাবে চালাইস আর তুই যে বাপ বিচার মনে যাই আছে যাও তুমি খেতে নিজের পায়ে হাতে কাম করে খাইয়ে দেহ কিবা ঠেলা না তুমি যে খেতে খেতে তাও ভালো কামলা তাও ভালো আছে হ্যাঁ, এক স্কুলে পড়ছি তাই কি হয়েছে কছে কি করে খা ঘুরে ফিরে আর কি ওই আমি কাম করি খাই আমার সুখের সীমা নাই আমি ভালো হইতে চাই ভালো ভালো কাজ কইরা ওয়ালাইকুম আসসালাম কি তোরা আমি হ্যাঁ তোর বড় ভাইয়ের লোকে দেখা করা গেছি তুই জানাস না বড় ভাই কোন আগারা অনেকক্ষণ ধরে বই আছে যেটি পোলাবান আছে চালু করে নিয়ে তুই বড় ভাইয়ের লোকে দেখা কর তুই বড় ভাইয়ের চিনস না ও শাকিল বড় ভাই হ্যাঁ হ্যাঁ চালু করে দেখা কর জ্বালা রে নেতা কামলা লাগে কি কি কথা তুই বাবার আমার কামলা তার আমার দেখা কামলা দি মামনে হ্যাঁ? আমি কাম আমি কাম কাম কথা কি আছিল তুই সামনে কাম করবি হ্যাঁ? কি কথা খেত দিবি এলে খেতে কাম দিমু আপনি কি কি করে খাবার গেলে কাঁচা মরিচ হুট হুটকি দেয় ভাত দেয় আর কাঁচা মরিচ দিয়ে এলে কথা কই না এই হুট কি এই হুটকি ভর্তা দিয়ে ভাত খেয়ে পাট খেত নিরান যায় হ্যাঁ তুই কি আপনি পাই না খালি আপনি হ্যাঁ? আগের দিন নাই ঠিক মতো আমি ঠিক মতো তুই দরকার বলে তার হ্যাঁ। আগের বার টেহানে আমার এক সপ্তাহ ঘুরাইছিলেন না আরে আগে নেলা সামার আছিল আমি পরিবর্তন হইছি বুঝছ হ্যাঁ, দরকার বলে তোর আমি অ্যাডভান্স দিব তুই চিন্তা করার

অনেক গাছ আরে বুই দিয়ে গেছে আমরা এলে পাট খা দইলো পাতলা পাতলা সারা বাড়া খায় তাহলে আছে আমার বন্ধু আছে না হ্যাঁ। উসমান ওরে লগে নিয়ে কালে যাস তুই টাকা অ্যাডভান্স নিবি হ্যাঁ। দেন অ্যাডভান্স আর আমি কাম করি আচ্ছা কাম কর यार টিয়া দেখলে ডুবতা না আচ্ছা তাহলে গেলাম তাহলে আমরা কোন খেত কাম করবো ওই দক্ষিণ বারে দক্ষিণ বারে ছোট খাটো ডাবিন আমার আসিল দাদার আমলে দাদা এই যে গেছিল হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা কি ভাবিরে কয়ে যায় একটু বালামুন্দ পাকায় জল চিন্তা করা গরুর মাংস আনবো চিন্তা মনে কারণে গরুর মাংস খেতে এবারে নিরামু খুব সুন্দর করে আস না আমার মোটা খেলে কত কি বেই খেলি করি নে আপনি একটু ঢুকলেন কি ভাবিরে আর বি না তো কামলা দিন কামাই করে খাস নজর হাতে আছে আমগুলো স্যার আমি চলবো চলবেই না তাহলে যাই যাই তাহলে আর কি আচ্ছা। বিড়ি ড্রিঙ্ক হ্যাঁ বিড়ি খাই না হ্যাঁ ওই নিয়েন আচ্ছা, আপনি খুব বাড়তি থাকবেন না বাবিরে দিয়ে যাবেন আমি নিমুনি